আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক অনেক ভালো আছে আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে একটি শিক্ষামূলক গল্প শেয়ার করতে যাচ্ছি একটি ধৈর্যের গল্প একবার ঝড়ের কবলে পরে একটি পুরো পুরোপুরিভাবে বিধ্বস্ত হয়ে গেল কিন্তু সেই আছে একজন যাত্রী কোনো মতো সাথে একটি নির্জন দ্বীপে পৌঁছাতে পারলো নির্জন দ্বীপে পৌঁছানোর পর সে আল্লাহ নিকে সুক্রিয়া আদায় করলো যিনি তার জীবন রক্ষা করেছিলেন এরপর থেকে সে ওই দ্বীপেই বসবাস করা শুরু করলো সে ওই দ্বীপের গাছের ফলমূল খেয়ে সমুদ্রের মাছ জীবন দান করতে শুরু করলো সে ওই দ্বীপে সুন্দর একটি ঘর তৈরি করলো তার বসবাসের জন্য কিন্তু একটি কাজ সে প্রত্যেক দিনই করত সে প্রতিদিন বিকালে সমুদ্রের পাড়ে আসতো দ্বীপের ধারে একটি জাহাজের অপেক্ষায় যেই জাহাজ তাকে এখান থেকে ফিরিয়ে নিয়ে যাবে প্রত্যেক দিনই সে এই কাজটি করত যদি কোনো দিন কোনো জাহাজ আসে তাকে এখান থেকে ফিরিয়ে নিয়ে যায় আস্তে আস্তে সে এই কাজ অভ্যস্ত হয়ে গেল এবং সেই দ্বীপে বসবাস করতে শুরু করলো এমনই একদিন খাদ্য সংগ্রহের জন্য সে দ্বীপের অন্য প্রান্তে গিয়েছিল যখন সে ফিরে আসে তখন সে দেখতে পায় তার ঘরের চুলা থেকে আগুন বের হয়ে তার ঘর পুড়ে গেছে পুরো ছাই হয়ে গেছে তারই ঘর সে তখনই আল্লাহ তালকে বলল হে খোদা আমার সাথে কেন এরকম করলে আমি তোমার কি ক্ষতি করেছিলাম ওই পুড়ে যাওয়া ঘরেই সে রাত যাপন করলো সকালে তার ঘুম ভাঙলো একটি জাহাজের শব্দে একটি জাহাজ যা তাকে এখান থেকে ফিরে নিয়ে যেতে এসেছে ঘুম ভাঙার পর সে ওই জাহাজে গেল ক্যাপ্টেনকে জিজ্ঞাসা করলো আচ্ছা তোমরা কিভাবে জানতে যে আমি এই দ্বীপেই রয়েছি তখন সে ক্যাপ্টেন জবাব দিল তোমার ধোয়ার সংকেত দেখে আমরা বুঝতে পেরেছিলাম যে তুমি এই দ্বীপেই রয়েছ এই গল্প থেকে কিন্তু একটি সুন্দর শিক্ষা নেওয়া যায় তা হচ্ছে আমাদের ধৈর্যের হয়তোবা আমরা অনেক বিপদে রয়েছি হয়তোবা আমাদের প্রত্যেকেরই ঘর পুড়ে গেছে কিন্তু সেই পুড়ে যাওয়া ঘরটি হয়তো নতুন কোনো আশার আলো নিয়ে এসেছে and as always thanks for watching